এখনো দাঁড়ায় আছিস তুই জানিস এই ঝাড়ুদার নাকি ওর বন্ধু যার কোনো স্ট্র্যাটেজি নেই আরো কি বলতেছে একে আমাদের সাথে নিয়ে যাবে ওর পার্টিতে হোয়াট এই ঝাড়ুদার তোর বন্ধু আরে ঝাড়ুদারকে নিয়ে যেতে চাচ্ছে আমাদের পার্টিতে ওর গেট আপ দেখছিস ও আমাদের সাথে যাবে কি করে তোরা মনে করিস যে ওরে আমরা পার্টিতে নিয়ে যাব শোন ইমন এরকম লোকদের সাথে তো আমরা কথাই বলি না আর তুই এর সাথে হ্যান্ডশেক মোলাকাত ওফ শিট ইমন চল দোস্ত শোন এই ঝাড়ুদারি আমার বন্ধু হয়তো আজকে ওর এই অবস্থা তোদের সাথে আমার স্ট্যাটাস যায় তার জন্য আমি তোদের বন্ধু কিন্তু ও আমার ছোটবেলার বন্ধু